হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সাইডে অ্যাকাউন্ট করে পঁচিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই আপনারা অবশ্যই robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আমার ওই অ্যাকাউন্টটি তো আপনার যেহেতু অ্যাকাউন্ট করবেন সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাদের প্রথমে পিসিতে ক্রোম ব্রাউজারে একটা ভিপিএন কানেক্ট দিতে হবে আর কি ভিপিএন কানেক্ট দিয়ে কাজ করবেন সেটা আমি ভিডিওর যে কোনো মুহূর্তে বলে দিতে পারি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটি বুঝবেন না সঠিক নিয়ম এবং নিয়ম অনুসারে কাজ করুন ইনশাল্লাহ আপনারাও পেতে পারেন প্রতি অ্যাকাউন্টে পঁচিশ ডলার করে তো আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে প্যানওয়ার লিখে তো আমি এখানে লিখতেছি ক্রিয়েট প্যানওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট প্যানওয়ার অ্যাকাউন্ট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে ইন্টারফেসটা আপনাদের সামনে শো করাবে আপনারা অবশ্যই ওইটার উপর একটা ক্লিক দিয়ে নেবেন আমি এখান থেকে ওইটার উপর একটা ক্লিক দিয়ে নিয়ে নিলাম তারপরে আপনাদের এই পেয়ানোয়ারের থেকে একটা ইন্টারফেস শো করে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড আর্ন পঁচিশ ডলার অর্থাৎ একবার সাইন আপ করলে আপনারা পঁচিশ ডলার পর্যন্ত বোনাস পেয়ে যাবেন আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর হ্যাঁ অবশ্যই robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো এখান থেকে আপনারা যদি সাইন আপ অ্যান্ড আর্ন পঁচিশ ডলার এই জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে অন্যরকম একটা ইন্টারফেস শো করাবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে চারটা ইন্টারফেস শো করাইছে এখান থেকে অ্যাফিলেট মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রোমোট ফাইন আর্ন কমিশন তো আপনারা ওই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে সাইন আপে একটা ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর স্টার্ট আর্নিং নাও এই জায়গায় একটা ক্লিক করে দিয়ে দেবেন তো আমি স্টার্ট আর্নিং নাও একটা ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোম্পানি নেম এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া আমাদের তো কোনো কোম্পানি নেই তো আমরা কিভাবে কোম্পানি নেম দেব আপনারা অবশ্যই S R B V B J এই কোম্পানির নামটা ব্যবহার করতে পারেন এখান থেকে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আপনারা আপনাদের যে নামটা আছে ওইটা আপনারা বসাই দিতে পারেন আমি এখান থেকে একটা ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দিলাম আর হ্যাঁ যে ক্রোম ব্রাউজারটাতে আপনারা এই প্যানিওর অ্যাকাউন্ট থেকে আর্নিং করার একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেইটাতে একটা জিমেইল লগ ইন দেওয়া থাকতে হবে তো আমার এখানে একটা জিমেইল লগ ইন দেওয়া আছে ইতিপূর্বে এখান থেকে আপনারা সব কিছু সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে সব কিছু সিলেক্ট করে দিচ্ছি তো এই জায়গায় একটা ওয়েবসাইট অর্থাৎ আপনারা যদি ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ফেসবুক এই ধরনের একটা ওয়েবসাইট থেকে আপনারা লিঙ্কটা এখানে নিয়ে এসে পেস্ট করে দেবেন আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা বসাই দেব আর এখানে ফোন নাম্বারটা বসাই দেব তো ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার এই ক্রমে আগে থেকে একটা ইমেইল লগ ইন দেওয়া আছে আমি এই ইমেলটা কপি করে ওই জায়গায় বসাই দেব অ্যান্ড এখানে একটা ফোন নম্বর বসাই দেব তো আমি এখানে আমার ফোন নাম্বারটা ইউজ করছি অবশ্যই আপনারা আপনাদের ফোন নাম্বারটা ইউজ করবেন তারপর এখান থেকে সাবমিট দিয়ে দেব সরি একটা অংশ মিস্টেক এখান থেকে আমি আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখান থেকে এশিয়া দিয়ে দেবো ইস্ট এশিয়া তো এখান থেকে সাবমিট দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টটি করা সাকসেসফুল হয়ে গেছে যার কারণে আমার পেয়ানিয়ার থেকে থ্যাংক ইউ বলা হয়েছে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ